গো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের নতুন একটা লাইভ নিয়ে এর আগে আমি দেখিয়েছি আমাদের ক্যাজুয়াল শার্ট গুলা এবার আমি দেখাবো আমাদের নতুন জিন্স প্যান্ট গুলা আমরা যে প্রিমিয়াম কোয়ালিটির যে প্যান্ট গুলা করেছি ওইগুলা দেখাবো এক কালারের মধ্যে মানি কালার কস গ্যারান্টি খুবই ভালো মানের প্যান্ট এগুলো পরে আরাম পাবেন ফলাফল ইন্ডিয়ান ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন সিম্পল ব্ল্যাক ইন্ডিয়ান ডফ navy blue colour full black একদম ফুল গ্লেজি ব্ল্যাক আপনারা দেখতেই পাচ্ছেন ফুল গ্লেজি ব্ল্যাক কালার কস গ্যারান্টি স্কাই কালার খুবই সুন্দর প্যান্ট আরেকটা স্কাই কালারের মধ্যে একটু পাতলা তবে ইন্ডিয়ান ডফ collection stitch size available thirty two thirty six candy product এবং বাটন সিস্টেম খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ব্লু সব ধরনের প্যান্টই অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা প্যান্ট স্টিচ সেমি স্টিচ পরে আরাম আরাম পাবেন খুব কমফোর্টেবল অ্যাশ মানে সব ধরনের কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর নিচে দেখতে পারতেছেন এখানে আরো প্যান্ট আছে সবগুলো শো করা পসিবল না আপনার শোরুমে আসেন দেখেন আমাদের কালেকশন গুলো ইনশাল্লাহ পছন্দ হবে এটা আরেকটা একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন আর বাকিগুলো আমাদের নিচে দেওয়া আছে এগুলো আমরা এখনো বের করি নাই ডিসপ্লেতে যাই নাই আমরা যাবো ইনশাল্লাহ আপনারা আসেন একে একে ভালো কিছু দিতে পারবো এবার